হাই বন্ধুর ঘর কেমন আছেন আমরা দুজন তো খুব ভালো আছি আমরা আজই আসছি গয়ের কাটা মধুবনে আজ আগত দুই চারটা কথা কয়ে নিবেন না কেনা কিন্তু কোনো গার্লফ্রেন্ড নাই দুই চারটা কথা আগত কম কথা হচ্ছে এরকম আজই হচ্ছে ক্রিসমাস ডে মানে বড় দিনের শোভাকে শুভেচ্ছা মতো থাকিয়া আমরা আসিলি পার্কত কি ঘটনা এটি আসি দেখি খালি চেংড়া আর চেংড়ি মেলা লাগিছে আইয়া খালি এইটা দেখি মুই ভাবেছো শালার আমার যদি গার্লফ্রেন্ড থাকিল হয় আমারও ধরিয়েছিল হয় তাই না কত এটা সিংড়া পছন্দ তোর গার্লফ্রেন্ড ধরি যায় আছে আসি আর একটা ভিডিও কল করেছে মোজার হারে ভাই তোর ভিডিও কল করবো তুই ধরি আইছে আরে কি করবো আসিবি না তো কি করবো গার্লফ্রেন্ড যদি না আইসে কি করবো তে দেখো তো সিংহাটার কত দুঃখ লাগছে বাড়ি ও মা হাকির পাস না বাবা সিংহা থেকে খালি কান্দি বাসে কান থাক না হ্যাঁ চকু জাল দেখা স্যাপ দিয়ে আঙ্গি চকু জাল দেখে আঙ্গি দেখো তো এটা সেখানে মিশাই কান্দিছে খালি ভুল আছে তো তোমরা এই দাদা বাড়িতে বসে আছেন তোমার উদ্দেশ্যে দুই চারটা কথা কসম আজি বাড়িতে বসিয়া কিছু হবে না কোনো ঘুরি রয়েছে কোনো ঘুরো তাহলে ভাল লাগিবে আরে সেঙ্গড়ি তো পড়িবে সেঙ্গড়ি পড়িবে না মানে সেঙ্গড়ি মাও পড়িবে কিনা চিন্তা করবে আরে সেঙ্গড়ি পড়িবে কিছু নাই খালি কোনো সাজিবেন একটু চুল তুলেন কি করিবেন এখন সবসময় পিন দিবেন এখন বাইক নিবেন কি দিবেন বসে